أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول لا حول ولا কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম ইয়া আল্লাহ তওবা করিলাম জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে জাহেরে বাতেনে কে বেদাত সগিরা কবিরা হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা মুখের গুণা কানের গুণা নাকের গুণা অঙ্গ প্রত্যঙ্গের গুণা হইতে মাফ চাহিলাম এ জীবনে এ জীবনে আর গুণা করব না ইয়াল্লাহ ইয়াল্লাহ তওবা কবুল করম গুনা মাফ করো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া বয়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহসুফি মরহুম মকবুর আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল ওহাব পীর সাহেব রহমতুল্লাহ আলাইহকে বিশ তরিকায় কদরিয়াম সিস্টিয়াম নকশবন্দিয়াম মুজাদ্দিয়াম ইয়াল্লাহ ইয়াল্লাহ সরতরিকার পুজুজাত বরাকাত রাহামাত বেলায়েত আমাকে দান করো ইয়া রব্বাল আলামিন ইয়া রব্বাল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ চক্ষু বন্ধ চক্ষু বন্ধ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه বলুন আলহামদুলিল্লাহ এখন হুজুর দোয়া করবেন হুজুর মুনাজাত দিবেন আমি আশা করি ইনশাল্লাহ তবে আমার একটা কথা যুবক বাবারা আমি আমার আমাদেরকে আর আপনাদেরকে আমার প্রাণের মতো মায়া করি মহব্বত করি কেন জানেন মরম বলতেন আমি হলাম খাদেন আর আপনারা এই মাহফিলের এক একজন হলেন একটা মেম্বার কথাটা ঠিক কিনা হ্যাঁ, হ্যাঁ। এখন সকলে কি মেম্বার থাকতে চান কিনা বেহেস্তের বাগানের মেম্বার থাকতে চান কিনা কে থাকতে চান না হাতুরান্ত দেখি থাকতে চান না আমি একটু দেখলাম আর কি বেহেস্তের বাগানের মেম্বার থাকতে চান কিনা হাত উজাড় করে বলেন তো দেখি মাশাল্লাহ নারায় তাকবীর নারায় রিসালাত দিন ইসলাম আপনার মেম্বার থাকবেন আপনার এই মাহফিলকে মায়া করবেন দন দিয়া মন দিয়া টাকা দিয়া পয়সা দিয়া চাউল দিয়া ডাউল দিয়া এত কষ্ট হচ্ছে কালেকশন নাই কিছু নাই আল্লাহ বরকতি দিতেছে শুধু আপনাদের উসিলা কথাটা ঠিক কিনা আপনাদের উসিলা বরকত দিচ্ছে মাহফিল চলতেছে আল্লাহ পাক যেন আপনাদের দীর্ঘ হায়াতে তৈবা দান করে আপনারা যুবক আল্লাহ যেন আপনাদেরকে অলির দরজা নসিব করুক আপনাদের আব্বা আম্মাকে অলিমার দরজা নসিব করে সকলে বলেন আমিন বাবা তৌফিকে ইল্লা বিল্লাহ